ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ওয়াশিংটন সফর করছেন যদিও তার এই সফরের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের কোনো সম্পর্ক নাই এবং যুক্তরাষ্ট্রের তরফে তাকে আমন্ত্রিত জানানো হয়নি এবং এটি তার রাষ্ট্রীয় সফর নয় সরকারি সফর নয় তারা একটি রিপোর্টিং করেছে যেখানে বলেছে যে যুক্তরাষ্ট্রের দূতাবাস নাকি ঢাকায় তারা নাকি একটা রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে এবং তারা এটিও রিপোর্ট করেছে ন্যাশনাল এন্ডোমেন্ট অব ডেমোক্রেসির মতো বিভিন্ন প্রতিষ্ঠান তারা নাকি টাকা দিয়ে রেজিম চেঞ্জ করে টাকা ছড়িয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা তারা এই রিপোর্টের দৃষ্টি আকর্ষণ করেছি আমি স্টেট ডিপার্টমেন্টে যে ধরনের একটা রিপোর্ট তারা করছে সরকারের মাউথপিস হিসেবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছেন খুব তীর্যকভাবে বলেছেন তারা বিভিন্ন দেশের তাদের ইচ্ছা মতো সরকার পরিবর্তন করে এবং তার ছেলে তো বলেছেন যে এটা একটা ভণ্ডদের আখড়া সুতরাং তারা শেখ হাসিনার কাছে তারা এই ধরনের কল করবেন কেন যে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবেন কিনা তারা এটা জানতে চাইবে কিনা স্টেট ডিপার্টমেন্টের তরফ থেকে আইএমএফ প্রধানের সঙ্গে সত্য মিটিং হয়েছে শেখ হাসিনার সঙ্গে তার হোটেলের কার্যালয়ে গিয়ে যে তিনি বৈঠক করেছেন কিন্তু বৈঠকের পরে যে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের তরফে এটি বিভ্রান্তিকর এবং অসত্য তথ্যের পরিবেশন করা হয়েছে সুতরাং সে ব্যাপারে আমি তাদের তরফে এবং তাদেরকে জানিয়েছি আমি যে বাংলাদেশ তরফে এই বলা হয়েছে তোমরা কি এটার সাথে একমত পোষণ করো কিনা তার রিপ্লাই তারা যেটি বলেছে সেটি নিয়ে আমরা রিপোর্ট করেছি এবং আইএমএফ প্রধানের মুখপাত্র সেটি জানিয়েছেন দ্বিতীয় ব্যাপারটি হচ্ছিল যে গতকালকে সুপ্রিয় বন্ধুরা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সকলকে স্বাগত জানাচ্ছি অনেকগুলি ঘটনা ঘটছে এই ওয়াশিংটনে প্রতিদিনই অসংখ্য ঘটনা ঘটে এবং দুনিয়া জুড়ে এবং ওয়াশিংটনই মূলত বলা চলে কেন্দ্রবিন্দুতে থাকে অর্থাৎ সকল পৃথিবীর সকলের বিশেষ করে প্রশাসনিক যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি এসব জানবার জন্যে দুনিয়া মুখিয়ে থাকে ওয়াশিংটনের দিকে ন্যাচারালি এগুলি অনেক বিস্তৃত তবে বাংলাদেশ নিয়ে যেটি বলা দরকার আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ওয়াশিংটন সফর করছেন যদিও তার এই সফরের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের কোনো সম্পর্ক নাই এবং যুক্তরাষ্ট্রের তরফে তাকে আমন্ত্রিত জানানো হয়নি এবং এটি তার রাষ্ট্রীয় সফর নয় সরকারি সফর নয় এটি তার তিনি ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে তার কিছু সুনির্দিষ্ট বিষয় রয়েছে যদিও সেটি ঢাকায় পালন করা হয়েছে যেমন ওয়ার্ল্ড বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী পালন করতে তিনি নাকি এসছেন এবং যেটি বাংলাদেশে পালিত হয়েছে তবে এখানে তিনি স্বভাবতই ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা ব্রিজের অর্থায়ন থেকে যখন ওয়ার্ল্ড ব্যাংক তার সম্পর্ক ছেদ করে দুর্নীতির কারণে তখন বাংলাদেশের মতো একটি দেশ ওয়ার্ল্ড ব্যাংকের এটি ওয়ার্ল্ড ব্যাংক বলে রাখা দরকার এটি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এটির সাথে ওয়ার্ল্ড ব্যাংক যুক্তরাষ্ট্র সরকারের মনোভাবকে ব্যক্ত করে না অথবা রিপ্রেজেন্ট করে না যদিও এই ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আমারও কাজের সম্পৃক্ত রয়েছে আমি নিজেও কনসালটেন্ট হিসেবে কাজ করেছি আবারও হয়তো করব সুতরাং ওয়ার্ল্ড ব্যাংক একটি কাজের জন্য একটি ভালো জায়গা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যুক্তরাষ্ট্র প্রশাসনের সম্পর্ক নেই সকলেই জানেন তারপর আমরা সেটি বলে রাখা দরকার এবং তবে বিশেষ করে বিশ্বের আর্থসামাজিক ক্ষেত্রে দারিদ্র বিমোচনে বিশ্বব্যাংক এবং আইএমএফ এর একটি বিশাল অবদান রয়েছে এটি নিয়ে অনেক যথেষ্ট সমালোচনাও আছে তারপরও দরিদ্র দেশগুলো সেখান থেকেই তারা ঋণ গ্রহণ করে এবং বাংলাদেশ একটি একটি গুরুত্বপূর্ণ ঋণ গ্রহিতা বিশ্বব্যাংকে সুতরাং একটা ঋণ গ্রহিতা বাংলাদেশের মতো ঋণ গ্রহিতার দরকারও আছে বিশ্বব্যাংকের জন্য এটা অনেকটা ভাইস ভার্সা তো সুতরাং সেখানে তিনি এসছেন এবং গত রবিবার তিনি আইএমএফ প্রধানের সঙ্গে বৈঠক করেছেন এবং এই বৈঠকের যে প্রেস রিলিজ যেটি সরকারি তরফে করা হয়েছে এটা খুবই বিভ্রান্তিকর এটা খুবই আপত্তিকর এবং খুব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে রাষ্ট্রীয় প্রচারযন্ত্র দিয়ে বলা হয়েছে যে আইএমএফ প্রধান যে সাক্ষাৎ করেছেন তিনি নাকি বলেছেন যে শেখ হাসিনার বাংলাদেশের জন্য নেতৃত্বের জন্য শেখ হাসিনার খুবই প্রয়োজন অর্থাৎ বাংলাদেশের জন্য শেখ হাসিনার মানে বিকল্পনা এরকমটাও বলার তারা চেষ্টা করেছেন তো যেটি হলো যে এটি কিন্তু বলেননি তিনি আজ আমি তার ওয়াইএমএফ প্রধানের সঙ্গে যখন যোগাযোগ স্থাপনের চেষ্টা করি তখন তার মুখপাত্র একটি এক প্যারাগ্রাফের একটি রিড আউট তারা দিয়েছেন এই নিয়ে আমাদের নিউজ আউটলেটের নিউজ রয়েছে আপনারা সেটি দেখবেন সেটা শুধু কেবলই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সঙ্গে আইএমএফ এর যে অর্থনৈতিক সম্পর্ক অর্থনৈতিক যে রিফর্মস যে অ্যাসিস্ট্যান্স সেগুলি নিয়ে আলোচনা হয়েছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে কোনো ধরনের যে ধরনের কথা বাংলাদেশের মিডিয়া তরফে সম্প্রচার করা হয়েছে সেটি কিন্তু করা হয়নি আইএমএফ এর প্রধান সে ধরনের কোনো কথা বলেননি এবং এটি এক এক এক প্যারাগ্রাফের একটি লিখিত স্পোক্স পার্সন লিখিতভাবে আমাকে জানিয়েছেন যেটি নিয়ে আমি জানি না বাংলাদেশের মিডিয়া এটি রিপোর্ট করবে কিনা কন্ট্রোল মিডিয়া নিশ্চয়ই কেউ কেউ করবে কারণ মানুষকে সঠিক তথ্য জানানোর অধিকার এটি জানার যেমন অধিকার আছে তেমনি জানাতেও হবে যারা তথ্যকে যারা বিভ্রান্ত করে বিকৃত করে এবং নিজেদের একটা সুবিধা হাসিলের জন্য ব্যবহার করে এটি খুবই গর্হিত কাজ এটি করা যেতে পারে না আমিও করতে পারি না এটা করা কখনোই উচিত না কারণ মানুষকে সঠিক তথ্যটা জানাতে হবে সুতরাং বিশ্বব্যাংকে আইএমএফ প্রধানের সঙ্গে সত্য মিটিং হয়েছে শেখ হাসিনার সঙ্গে তার হোটেলের কার্যালয়ে গিয়ে যে তিনি বৈঠক করেছেন কিন্তু বৈঠকের পরে যে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের তরফে এটি বিভ্রান্তিকর এবং অসত্য তথ্যের পরিবেশন করা হয়েছে সুতরাং সে ব্যাপারে আমি তাদের তরফে এবং তাদেরকে জানিয়েছি আমি যে বাংলাদেশ তরফে এই বলা হয়েছে তোমরা কি এটার সাথে একমত পোষণ করো কিনা তার রিপ্লাই তারা যেটি বলেছে সেটি নিয়ে আমরা রিপোর্ট করেছি এবং আইএমএফ প্রধানের মুখপাত্র সেটি জানিয়েছেন দ্বিতীয় ব্যাপারটি হচ্ছিল যে গতকালকে স্টেট ডিপার্টমেন্ট একটি ব্রিফিং প্রতিদিনই ব্রিফিং হয় নিয়মিত ব্রিফিং তো গতবার ব্রিফিং হয়েছে এবং আমার ব্রিফিংয়ে থাকবার সুযোগ ছিল না কিন্তু স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের বক্তব্যটাকেও বিকৃতভাবে তুলে ধরা হয়েছে কোনো কোনো মিডিয়া অবশ্য ভেতরে ট্রান্সক্রিপ্টের অংশটা দিয়েছে কিন্তু শুরুতে বিশেষ করে সময় টেলিভিশন যেভাবে রিপোর্ট করেছে এটি নিয়ে আমার জানবার ছিল আজকে যে সময় টেলিভিশন নামে সরকারের যে একটা মাউথ পিস যেভাবে তারা রিপোর্ট করছে যেমন কদিন আগে আমি আজকে ক্যাটাগরিক্যালি জানতে চেয়েছি স্পোক্স পার্সনের কাছে যে তারা যুক্তরাষ্ট্রের দূতাবাস যেটা ঢাকার দূতাবাস তাকে একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে এই সময় টিভি প্রায় দশ পনেরো মিনিট ব্যাপী তারা একটি রিপোর্টিং করেছে যেখানে বলেছে যে যুক্তরাষ্ট্রের দূতাবাস নাকি ঢাকায় তারা নাকি একটা রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে এবং তারা এটিও রিপোর্ট করেছে ন্যাশনাল এন্ডোমেন্ট অফ ডেমোক্রেসির মতো বিভিন্ন প্রতিষ্ঠান তারা নাকি টাকা দিয়ে রেজিম চেঞ্জ করে টাকা ছড়িয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা তারা এই রিপোর্টের দৃষ্টি আকর্ষণ করেছি আমি স্টেট ডিপার্টমেন্টে যে ধরনের একটা রিপোর্ট তারা করছে সরকারের মাউথপিস হিসেবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছেন খুব তির্যকভাবে বলেছেন তারা বিভিন্ন দেশের তাদের মতো সরকার পরিবর্তন করে এবং তার ছেলে তো বলেছেন যে এটা একটা ভণ্ডদের আখড়া সুতরাং তারা শেখ হাসিনার কাছে তারা এই ধরনের কল করবেন কিনা যে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবেন কিনা তারা এটা জানতে চাইবে কিনা স্টেট ডিপার্টমেন্টের তরফ থেকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছেন আপনার একটু পরে আমি ভিডিও ক্লিপটি তারা আমি সরবরাহ করবো আমাদের আমাদের সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আমাদের নিউজ আউটলেটে সেই নিউজ থাকবে তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে আমি কোনো বক্তব্য মন্তব্য করতে চাই না তবে যুক্তরাষ্ট্রের অবস্থান তিনি ক্লিয়ার করেছেন যুক্তরাষ্ট্র তাদের সম্পর্কের ক্ষেত্রে সে সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্কে সেটি যাই হোক কিন্তু তারা পৃথিবীর সব দেশে শুধু বাংলাদেশে নয় গণতন্ত্রের পক্ষে তাদের অবস্থান অত্যন্ত জোরালো বাংলাদেশে তারা একটা অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চান এই অবস্থানে তারা সুদৃঢ় আছেন যেটি তারা বারবার বলে আসছেন state department secretary Blinken clearly পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে বলেছেন যে তিনি শুধু যুক্তরাষ্ট্র নয় আমি তাকে কোর্ট করেছি ব্রিফিংয়ের মধ্যে শুধু যুক্তরাষ্ট্র নয় পুরো বিশ্ব তাকিয়ে আছে বলে ব্লিংকন তার বক্তব্য শুরু করেছিলেন সুতরাং এই মুহূর্তে এরকম একটি কথা একজন রিপোর্টার যিনি ক্লাইম তিনি তিনি ক্লেম করছেন যে তিনি সময় টিভিকে প্রতিনিধিত্ব করছেন তিনি এই ধরনের প্রশ্ন করেছেন এবং তিনি আজকেও প্রশ্ন করেছেন যদিও বেদন প্যাটেল বলেছেন যে আপনার প্রশ্নের উত্তর তো আমি দিয়ে দিয়েছি আমাকে বলেছেন যে তার সিমিলার প্রশ্ন গতকালও আপনি সেই একই ধরনের প্রশ্ন করেছেন আজকেও করছেন এবং আপনার আমার কথা বললেন যে তার উত্তরে আমি কথাগুলো বলেছি যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবশ্যই দীর্ঘ পঞ্চাশ বছরের সম্পর্ক ডিপ্লোম্যাটিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের মানুষের সাথে জনগণের সাথে অনেকগুলি সরকার আসছে অনেকগুলি সরকারের মধ্যে অতিবাহিত হয়েছে সুতরাং যুক্তরাষ্ট্র সম্পর্ক যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি ঘনিষ্ঠ পার্টনারই মনে করে বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধন যুক্তরাষ্ট্রের সেটি অতুলনীয় বন্ধন সকল ক্ষেত্রে আপনি শিক্ষা স্বাস্থ্য সব কিছুতেই বিশেষ করে এখানে কত অসংখ্য স্টুডেন্ট সেখানে পড়াশোনার জন্য আসছেন অনেকে জীবন জীবিকার তাগিদে এসছেন অনেক ইমিগ্রেন্ট সেখানে এসছেন ফ্যামিলি ইমিগ্রেন্ট তারপরে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক যে সম্পর্ক প্রায় সরাসরি বাণিজ্য প্রায় এইটিন পার্সেন্টের মতো এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং বাংলাদেশের সবচেয়ে বড় সিঙ্গেল মার্কেট ডেস্টিনেশন অর্থাৎ কাপড় তৈরি পোশাকের সুতরাং এখানে অস্বীকার করবার কোনো উপায় নেই যদিও একটি কর্তৃত্ববাদী সরকার আছে বাংলাদেশে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে মানুষের সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে বাণিজ্যের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সরকারের সাথে সম্পর্কের ছেদ ঘটেছে যেই কারণে হয়তো আপনারা দেখেছেন যে স্যাংশনের প্রতি বিষয় এসছে রেবের বিরুদ্ধে তারা স্যাংশন আরোপ করেছে এবং সরকারের যে গুম খুন মানবাধিকারের যে লঙ্ঘন সেটির বিষয়ে তারা বরাবরই তাদের কণ্ঠ অত্যন্ত উচকি তারা সুকন মানে তারা অত্যন্ত দৃঢ়ভাবে এই বিষয়গুলি অ্যাড্রেস করেছেন সুতরাং এটি যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের নির্বাচন যুক্তরাষ্ট্রের নির্বাচন নয় বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার দিয়ে তাদের প্রতিনিধি ব্যক্ত করবে এটি গতকালকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলছেন যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার যাতে প্রতিফলন ঘটে কোট কোর্ট তিনি বলেছেন মানুষ যাতে তাদের আকাঙ্ক্ষিত প্রতিনিধিকে নির্বাচন করতে পারে সেটি যুক্তরাষ্ট্র চায় যুক্তরাষ্ট্র তার বাংলাদেশে গিয়ে ইলেকশন ও নিজে তারা প্রার্থীও না পরিচালনা করবে না তারা কোনো দলের পক্ষে নয় তারা কোনো প্রার্থীর পক্ষে নয় কিন্তু বাংলাদেশের যাতে জনপ্রতিনিধিত্ব সরকার প্রতিষ্ঠিত হয় মানুষ যাতে দিনের ভোটটা দিনে দিতে পারে এবং সেখানে যাতে কোনো ধরনের হুমকি সেখানে যাতে নির্যাতন নিগৃহণ সে বিষয়গুলি না থাকে সেটি এবং প্রেসিডেন্ট বাইডেনের যেটি মূল সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে গণতন্ত্র মানবাধিকার সেখান থেকে যুক্তরাষ্ট্র একচুগুলো নড়বে না সেক্ষেত্রে সে যাই থাকুক তিনি আজকে একও করেছেন সেই ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক যাই থাকুক অর্থনৈতিক সম্পর্ক যাই থাকুক তাদের মূল যে ফান্ডামেন্টাল ইস্যু সেটিকে তারা অ্যাড্রেস করবে সুতরাং এখানে কোনো বিভ্রান্তির সুযোগ নাই দুটো দুটো বিষয়ে একটি বিষয় যেমন যুক্তরাষ্ট্র গিয়ে বাংলাদেশের রেজিম চেঞ্জ করে দিবে সেটাও যেমন সুযোগ নাই আবার যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় না সেটারও কোনো সুযোগ নেই সুতরাং বাংলাদেশে অবাধ নিরপেক্ষ মানুষের হাতে যাতে ক্ষমতা এবং এটির উপরে নির্ভর করবে আগামী দিন সম্পর্ক সেটিও সেক্রেটারি ব্লিঙ্কন বলেছেন যে যুক্ত বাংলাদেশের সাথে সম্পর্ক কি হবে তিনি নিজে টুইট করেছেন তিনি নিজে বলেছেন যে আগামী সাথে বাংলাদেশের সাথে আগামী সম্পর্ক নির্ভর করবে বাংলাদেশের মত প্রকাশের অবাধ স্বাধীনতা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ এগুলোর উপরই সুতরাং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে হয়তো একটা আর রেজিমকে রেজিমের পক্ষে অর্থাৎ সরকারের পক্ষে অবস্থান নিয়ে এটা এই ধরনের এটা খুবই বিভ্রান্তিকর এবং নিশ্চয়ই এটা free press freedom of expression সেখানে আছে কিন্তু তাই বলে আপনি যদি বিভ্রান্তিকর প্রচারণা করে যদি নিরাপত্তার বিঘ্নের কারণ কেউ হই সেটির জন্য নিশ্চয়ই যুক্তরাষ্ট্র বিষয়গুলো তারা নজর রাখবে খেয়াল রাখবে তো এ পর্যন্তই নিশ্চয়ই আপনারা সকলেই শুনতে পেয়েছেন বলে আমার ধারণা আমাদের আজকের যে ব্রিফিং এবং ব্রিফিংয়ের উত্তর সেই বিষয়ে আমাদের ভিডিও ক্লিপিংস স্টেট ডিপার্টমেন্টের সৌজন্যে সেটি আমি দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে রিপোর্টটি করতে যত সময় লাগে কিন্তু তার আগে অনেকে জানতে চাচ্ছেন বিষয়টি সেই জন্য আমি ক্লিয়ার করবার জন্যে আমি আপনাদের সঙ্গে স্টেট ডিপার্টমেন্টের এই আমাদের এই জায়গা থেকে যেখানে আমার পেছনে বাংলাদেশের পতাকাটা শোভিত আছে এবং প্রতিটি দেশের যেখানে যেখানে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে সেই পতাকাগুলি শোভিত সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের এই সামান্য আপডেট দিলাম নিশ্চয়ই পরবর্তীতে আবার কথা এবং দেখার সুযোগ হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সত্য প্রকাশে যাতে আমরা নির্ভীক হই এবং সত্য প্রকাশ থেকে যাতে আমরা বিরত না হই বিব্রত বোধ যাতে না করি কোনো একটা সুবিধার জন্য যাতে সত্যকে আমরা চাপা দিয়ে না রাখি সেটি থাকবে সকলের জন্য সেটি থাকবে এই আকাঙ্ক্ষা যাতে সকলে আমরা লালন করি এবং বাস্তবায়ন করি এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া বাংলাদেশের সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ মানুষ রাস্তা রাখতে চায় না যারা যে সমস্ত মিডিয়া তারা যেভাবে সরকার থেকে একটা প্রেস নোট দিয়ে দিল বিএসএস এর মাধ্যমে এটি সবাই গড়গড় করে এটি প্রকাশ করছে কোনো ধরনের যাচাই বাছাই নাই কোনো ধরনের রিপোর্টিং নাই এটা কিন্তু চাইলেও যাচাই করা যায় ঢাকায় আইএমএফ এর অফিস আছে ওয়ার্ল্ড ব্যাংকের অফিস আছে ঢাকায় দূতাবাস আছে তাদের কনসার্ন অফিসার আছে ইকোনমিক রিপোর্টার আছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট আছে চাইলে কিন্তু এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না এটা করা যায় কিন্তু সে ধরনের যাচাই বাছাই না করেই যে আমরা এগুলি এগুলি বাংলাদেশের মিডিয়াতে প্রচার করা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে তবে মানুষ বিভ্রান্ত হয় না সেটি আমি বলতেই পারি কারণ মানুষ অত্যন্ত সচেতন এবং তারা খোঁজখবর রাখেন প্রত্যেক মানুষ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভ